نفس بما كسبت رهينا প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহর সামনে দাঁড়ায়া জবাব দিতে হবে কেয়ামতির কঠিন ময়দানে আমি রব্বি কারিম যখন মানুষের কাছে হিসাব নিবড়ে আমার সৃষ্টি জগতের কারো এমন স্বার্থ নাই যে আমার সামনে দাঁড়ায়া হিসাব দিতে পারবে কেউ হিসাব দিতে পারবো কারো কাছে যদি আল্লাহ হিসাব চায় রে কারো যোগ্যতা নাই আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দেওয়ার হিসাব নিবে আরেকটা দল বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে রে বিনা হিসাবে জান্নাত দিবে আর যেই দলটাকে আল্লাহ হিসাব নিবে তাদের কিন্তু উপায় থাকবে না আল্লাহ যখন বিচারের মাঠ কায়েম করবে যেদিন হাসুরের মাঠে বিচার শুরু হয়ে যাবে দল হবে দুইটা জুড়ে কোন কয়টা একটা হবে ডানপন্থী দল আর একটা হবে বামপন্থী দল একটা রামবামের দল আর একটা ইমানদার মমিনের দল অনেক মানুষ হাসরের মাঠে দাঁড়াইয়া অবাক হয়ে যাবে কি ব্যাপার আমি ইমানদার ছিলাম আমি কেন বেঈমানের সঙ্গে দাঁড়াইলাম আমি জীবনে সুদ খাই নাই গোস খাই নাই সুদকুরের সঙ্গে কেন দাঁড়াইলাম আমি নামাজ পড়ছি কিন্তু বেনামাজির সঙ্গে কেন দাঁড়াইলাম আওয়াজ আসবে বান্দা আরে তুই সুদ আর গোস কাজ নাই কিন্তু সুদ কোর আর গোস তোর বড় বন্ধু ছিল মহব্বতের মানুষ ছিল তাই আমি আল্লাহ যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গেই তার কেয়ামত করে দিলাম যুবক ঢাকা মিরপুরের যুবক ভাইদের কাছে আমার একটা আবদার যারা কলেজ ভার্সিটির ছাত্ররা আসছেন যেহেতু এখানে বাংলা কলেজ সাথে আছে আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি যুবক ভাই যার তার সঙ্গে তুমি বন্ধুত্ব করবা না যার তার সঙ্গে বন্ধুত্ব করব না তোমার বন্ধু যেন সুৎকুর না হয় তোমার বন্ধু যেন গুসকুর না হয় তোমার বন্ধু যেন বেনামাজি না হয় তোমার বন্ধু যেন হিরুঞ্চি না হয় ইয়াবাকুর না হয় সন্ত্রাসী না হয় জুরে কন্টেক নেই যদি তাদেরকে বন্ধু বানাও কেন কেয়ামতের ময়দানে আমার আল্লাহ তাদের সঙ্গেই তোমারে দাঁড় কড়ায়া দিবে সাবধান রামবামদের সঙ্গেও চলা যাবে না চলা যাবে অন্তর দিয়া মহব্বত করা যাবে না সুতকুরের সঙ্গেও চলতে হবে বেনামাজির সঙ্গেও চলতে হবে তবে অন্তর দিয়া বেশি ভালোবাসা যাবে না আর না হয় আপনারা বলবেন হুজুর আমরা কি এখন চলাফেরা বাদ দিয়ে দিব এই দেশে তো হিন্দু আছে খ্রিস্টান আছে বুদ্ধ আছে ঠিক কিনা বেনামাজি আছে সুৎকুর আছে গুসকুর আছে চলাফেরা বাদ দিয়ে দিব ইসলাম আপনাকে নিষেধ করে নাই চলবেন বাইমাত চিনেননি হ্যাঁ বাইমাত চিনেন ঢাকার মানুষ বাইমাস চিনেন বাইমাস তাকে কোথায় ও ফানিতে বলে কাদান নিচে কাদান নিচে কাদান নিচ থেকে আনতে হয় কাদান নিচে তার বাসা কিন্তু তারা যখন আমার টান্দা তুলবেন তার শরীরে বিন্দু পরিমাণ কোনো কাদা পাইবেন ঠিক তেমনি ভাবে ইমানদার বেঈমানের সঙ্গে চলবে ইমানদার বেনামাজির সঙ্গে চলবে সুৎকুর ঘুষকুরের সঙ্গে চলবে কিন্তু বাইম মাসের মতো চলতে হবে আর না হয় কেমতের মাঠে দুইটা দল হয়ে যাবে একটা রাম একটা বামদের দল ডানপন্থী আর বামপন্থীদের দল আল্লাহ দাঁড়ায়া বলবেন আল্লাহ ডাক দিয়া বলবেন ফেরেস্তারা রে ডানপন্থীদের হাতে ডান হাতে আমল নামাটা দিয়া দে বামপন্থীদেরকে ডাইরেক্ট বাম হাতে আমল নামা দিবি না নাপুরমানের সঙ্গে আমার হিসাব আছে গো এর যুবক বাই আমার মালিক যদি বলে আপনার সাথে হিসাব আছে আপনার জাহান নাম ছাড়া কোনো গতি নাই কোনো গতি নাই জাহান নাম থেকে বাঁচার কোনো সিস্টেম নাই রে আমার আল্লাহ যদি বলে তার সঙ্গে হিসাব আছে আল্লাহ বলেন রাস্তারা ওই নাপুর মান্ডে আমি রাইতে দিনে চব্বিশটা ঘন্টা সময় দিয়েছিলাম জুরে কন কয় ঘন্টা রা চল্লিশটা ঘন্টা আমি তার সময় দিলাম গো দিনের জন্য আল্লাহর জন্য কোনো কাজে তার সম নাই সম নাই ঠিক ওই মানুষটারে আবার দেখবেন বাংলার জমিনে বিপিএল খেলা আইপিএল খেলা যখন শুরু হয় ভারত থেকে না সালমান খান আর শাহরুখ খানের নাচানো হয় তখন দেখবেন টিভির সামনে ওই লোকটাই ঘন্টার পর ঘন্টা বসে সময় দেয় সময়ের অভাব না কিন্তু আল্লাহর জন্য দিনের জন্য বন্দার সময় দেয় না রে কেমতের কঠিন ময়দানে আমার আল্লাহ ডাক দিয়া বলে রা বন্দা ধর সময়টা তো দিছিলাম আমি আল্লাহ দিলি না তো আমার সময় ঘন্টার পর ঘন্টা দুনিয়া দুনিয়া করলি চতুর্দিকে তোর সময় আছে ব্যবসার জন্য সময় আছে স্ত্রীর জন্য সময় আছে সন্তানের জন্য সময় আছে অফিস আদালতের জন্য সময় আছে রে বন্ধু বান্ধবের জন্য তোর সময় আছে সময় নাই আমি আল্লাহর জন্য আমি তোরে কোন কোন নিয়ামতের অস্বীকার তুই করবি ক পারবেন নি আল্লাহর কোন নিয়ামতের অস্বীকার করতে পারবেন এজুরে কন্যা আল্লাহ মানুষকে বলে বান্দাবা কোন কোন নিয়ামতের অস্বীকার তুই করবি পারবি না আরে বান্দা তোর কত নিয়ামত দিলাম তোর দুইটা হাত দিলাম দুইটা পা দিলাম দুইটা চক্ষু দিলাম আরে বান্দা বল না মিরপুরের পয়েন্টে যদি আপনারা যান কত বিক্ষুক দেখবেন ভিক্ষা করে রে কত বিক্ষুক সাহায্য নেয় তার দুইটা হাত নাই এমন মানুষ দেখছেননি দুইটা পা নাই এমন মানুষ দেখছেননি যুবক ভাই শুধু ভিক্ষুকরে ভিক্ষা দিবেন না একবার তাকাইয়া তার দিকে কতক্ষণ তাকাইয়া থাকবেন আর ভাববেন মালিক রে তুমি যদি আমারে তার মতো বানাইতা এরে মালিক আমার করার কিচ্ছু ছিল না এরে মালিক দেও নাই তার দুইটা পা না থাকার কারণে সমাজে তার চারি পয়সার কোনো দাম নাই কথা বলেন কেউ তার সঙ্গে গিয়া কথা বলে না কেউ তারে নিয়া সেলফি নেয় না তারে নিয়া হোটেলে আড্ডা মারে না কথা বলে না বন্ধু নাই তার বান্ধবী নাই এরা ভালো জায়গায় বিয়া করতে পারে না বেচারার দুইটা পা নাই রে সমাজের মধ্যে চার পয়সার দাম নাই রে ও যুবক ভাই আল্লাহ দুইটা পা তোমারে দিছে আর দুইটা হাত তোমারে দিল দুইটা চক্ষু দিল অনেক মানুষের হাত আছে পা আছে চক্ষু আছে সব ঠিকঠাক আছে জিব্বাও আছে কিন্তু জবান দিয়া কথা বলতে পারে না আসেনি যে একটা কথা বলতে পারে না বলেন না সমাজের মধ্যে সারি পয়সার কোনো দাম আছে কেউ তার বন্ধু নাই তারে নিয়ে কেউ সেলফি তুলে না এরে যুবক ভাই ওই ভিক্ষুকদেরকে দেখলে তাকাইয়া তাকাইয়া একবার আমার মালিকের কথা বাবা তারে যেই মালিকে বানাইছে তোমারেও কিন্তু সেই মালিকে বানাইছে তারে দুইটা পা দেয় নাই রে তারে দুইটা হাত দেয় নাই তোমারে তো আমার মালিক ইচ্ছা করলে তার মতো বানাইতে পারত কিন্তু তোমার এত সুন্দর করে বানাইলো বান্দা তুই আমার গোলামি করবি কিন্তু ষাট বছর সত্তর বছরের হায়াত পাইয়া রাইতে দিনে চব্বিশটা ঘন্টা সময় পাইয়া সারাটা জিন্দিগি বন্দা শুধু দুনিয়া দুনিয়া করে গেল একদিন দুনিয়ার জিন্দিগি শেষ আল্লাহর সামনে দাঁড়ায়া গেলা এর যুবক বা আমার পাশের ছেলেটা যদি পারে আমি কেন পারব না কলেজে পড়ো অনেক কলেজের ছাত্রদের মুখে দাঁড়িয়ে আছে না নাই আরে অনেক ছাত্রদের দাঁড়িয়ে আছে পাঁচ শক্ত নামাজ পড়ে তারপরে কলেজে যায় অসুবিধা আছে খালি যে মাদ্রাসাত পড়তে হবে টুপি লাগাইতে হবে তা শিখাইছে কেন আপনারা নামাজ সবার জন্য ঠিক কিনা আলেম হওয়া কি ফরজ আলেম হওয়া ফরজ না হওয়া ফরজ না নামাজ পড়া ফরজ কথা বলেন না এরা মনে করে আমরা তো আর হুজুর না আমরা তো নামাজ পড়ান লাগে না না না পরে প্রত্যেকটা নর নারীর উপরে কিছু জিনিস আলেম হওয়া তো ফরজ না মানে জরুরি কিছু মাসালা জানা ফরজ এগুলা জেনে নিবেন কলেজে যদি ইংলিশ বই পড়তে পারেন ইতিহাস পড়তে পারেন দুই নার সাবজেক্ট পড়তে পারেন চলার জন্য কিছু এলেম কি শিখা যায় না কথা বলেন না নামাজ পড়তে সাইডটা সুরা কি শিখা যায় না তারপরে নামাজের মধ্যে কি কি লাগে সব কি শেখা সম্ভব নেই না অসম্ভব এতগুলা সাবজেক্ট পড়তে পারেন নামাজের জন্য কি কি লাগে এটা তিন চার দিন করলে শেখা যায় যদি তোমার আল্লাহর জন্য দরদ থাকে তুমি যদি এটা বিশ্বাস করো আমার মালিক আমারে বানাইছে আমার মালিকের গোলামির জন্য কিন্তু বাইরে ই একবার এগুলা ফলো করবা আমার মালিক তোমার কত নিয়ামত দিল গো একবার তাকায়া দেখো একটা গরু যখন আমরা জবাই করি গরু জবাই করতে কেউ দেখছেননি গরু জবাই করার সময় দেখবেন গরুটা খালি লাফায় চার পাঁচ জনের দইরা তারে মাটিতে শোয়ায় এরপরে গলার মধ্যে ছুরি লাগায়া দেয় গরুটা বাঁচার জন্য কত চেষ্টা করে তারপর বন্দা তুই গলার মধ্যে সুরি লাগায়া দিছস আমি আল্লাহ তোর প্রতি বেজার হই না রে তোর প্রতি বেজার হই না কারণ বন্দা খা তোর জন্য হালাল করে দিছি খাইয়া আমি আল্লাহর গোলামি করবি আর একটা মোরগ জবাই করার সময় মোরগটা লাফায় কেউ তারে বাঁচাইতে আসে না গো কেউ তারে বাছাইতে আসে না তারপর বন্দা গলার মধ্যে ছুরি লাগায়া দিলি আমি আল্লাহ তোর প্রতি কোনো বেজার না খা বন্দা তোর জন্য হালাল খাইয়া আমি আল্লাহর গুলামি করবি কিন্তু বন্দা না ঘন্টার ভিতরে বন্দা সব দিকে সময় আছে সময় আছে সময় আছে কিন্তু একটা ঘন্টাও আমি আল্লাহরে দিল না ফেরেস্তারা রে এই মান্ডারে এমনি ছেড়ে দিব না এমনি ছেড়ে দিব না ওই মানের বুক বরাবর বাম হাটটা ঢুকায়া দেয় বাম হাতটা বুক বরাবর ছিদ্র করে কলিজাটা সিরে পিছন দিকে তার হাতটা টেনে বাহির কর তারপরে গাটটা মস্কাইয়া বেঙ্গে পিছনে নিয়ে যা আমল নামাটা ধরায়া দে এবার বন্দা আমল নামাটা লইয়া দাঁড়াইবে কিভাবে দাঁড়াইবে বুঝতে পারছেন নি হাত এইভাবে ঢুকাইবে কলিজা ছিদ্র করে পিছন দিকে পিঠ ফেড়ে বাহির করবে চেহারা থাকবে সামনে গাটটা মস্কাইয়া ভেঙ্গে পিছনে নিয়ে যাবে কারণ আমার আল্লাহর সেদিন মায়া দয়া নাই গো নাফরমানের জন্য আল্লাহর কোনো মায়া দয়া থাকবে না দুনিয়াতে আল্লাহর মায়া দয়া আছে না নাই দুনিয়াতে আল্লাহ মানলেও মায়া করে আল্লাহ না মানলেও মায়া করে আসেনি আপনি আল্লাহ মানলেও খাওয়ায় আল্লাহর নাম আনলেও খাওয়া ঠিক নেই কেন কারণ আমার আল্লাহর নাম হলো রহমান আরে দুনিয়াতে আমার আল্লাহর নাম হলো রহমান আর পরকালে শুধু মুমিনের জন্য আমার আল্লাহ হবে রাহিম আল্লাহ বলে ফেরেস্তারা রে ওই নাফরমানের জন্য আমি আল্লাহর কোনো মায়া দয়া নাই দে আমল নামাটা বাম হাতে দরায়া দেয় এবার বন্দা আমল নামা দেখবে আর বলবে মালিক রে তুমি যা বিচার করেছ আমার প্রতি তুমি ইনসাফ করেছ সুবান আল্লাহ খালকে হইবেন না ফহরে রাখতেছেন যার বিচার করছে উনি বলতেছেন যে আমার বিচারটা আপনি ইনসাফের বিচার করছেন সুবান আল্লাহ আসেনি কেন আমরার দেশ বিচার করলে বিচারকের বিচার পাইয়া অপরাধী জীবনে বলে যে না মাসাল্লাহ চেয়ারম্যান সাহেব একটা বিচার করছেন একটা উচিত বিচার করছেন যদিও জুতাদা ফিটাইছেন আমারে বলে কেন বলে না ইনসাফের বিচার থাকলেন না বলতো দেশ ইনসাফ আছে হ্যাঁ কথা কোনো ইনসাফের বিচার আছে কেয়ামতের আগে সমাজে কোনো ইনসাফের বিচার থাকবে না বিচারকরে টাকা দিয়া কিনা যাবে কিনা যায়নি বিচারক টাকার কাছে বিক্রি হয়ে যাবে সত্যটারে মিথ্যা বানায়া দিবে মিথ্যাটারে সত্য বানায়া দিবে সব কিছু হলো বান্ডিলের দ্বারা ঠিক না আরে বেইনসাফি বিচারক শুনো বিচার করো যারা বিচারক নেতা তোমাদেরকে বলি রে ভাই আমার কথা নয় দিলের কান লাগায়া শোনো যদি তুমি বেইনসাফি বিচার কোনো সময় করে থাকো তুমি কিন্তু ইনসাফওয়ালা বিচারকের কাছে ধরা পড়ে যাইবা কারণ আমার আল্লাহ বিচার করবে ইনসাফের বিচার এ আমার আল্লাহ কিসের বিচার করবে ইনসাফের বিচার করবে ইনসাফের বিচার তাই যারা বে ইনসাফি করবে তারা কিন্তু আমার আল্লাহর কাছে ধরা পড়ে যাবে আরে যুবক ভাই কেমতির কঠিন ময়দানে আমার আল্লাহ হিসাব নিবে হিসাব যখন হিসাবটা নিবে বান্দা নিজেই বলবে মালিক রে আমার উপরে তুমি ইনসাফের বিচার করছ কারণ তার আমল নামার মধ্যে যারা পরিমাণ একটা নেকিও আল্লাহ ছেড়ে দেয় নাই আজকে গভীর রজনীতে প্রচণ্ড ঠান্ডার মধ্যে নর্মাল বিছানার মধ্যে বসে বসে কোরআনের কথাগুলি শোনার জন্য এর আরামের বিছানাটা ছেড়ে দিয়ে কেন বসছেন এটাও কিন্তু আমল নামার মধ্যে লেখা থাকবে সোবাহা আমার মালিক বন্দার উপরে বেইনসাবি করবে না গো বড় ইনসাফের বিচার করবে ইনসাফের বিচার বন্দা নিজেই বলবে রে মালিক ইনসাফের বিচার করছেন আপনি ইনসাফের বিচার এবার বাম হাতে আমল নামাটা দিয়া বান্দারে জাহান নামে ফালায়া দিবে এ জাহান নাম কেমন জাগা আল্লাহ কোরআনে বলেন ইন্না জাহান্নামা কানাত সদা লিত للطاغين مآبا لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا আল্লাহ বলেন জাহান্নাম একটা গোপন জায়গা সেখানে যখন যাবে কারা যাবে সীমা লঙ্ঘনকারীরা যাবে সীমা লঙ্ঘন যারা করছে তারা যাবে যুগ ধরে ঢোকার সাথে সাথে দুইটা নিয়ামত এক নাম্বার নিয়ামত হলো আরে আর কোনো দিন তুই মরবি না জান্নাতের ভিতরে মরণ নাই দুনিয়াতে মরণ আছে না নেই মরণ আছে টেনশন আছে মরণ নাই চিন্তা নাই ঠিক না এক নাম্বার পুরস্কার বন্ধা মরবি না মরণ নাই রে জান্নাতে মরণ নাই দুই নাম্বার হলো বান্দা তুই কোনো দিন আর বৃদ্ধ হবি না আপনারা বৃদ্ধ হতে চান বৃদ্ধ হইতে চান বৃদ্ধ তো হইতে চান এটা তো সেলুনে গেলে দেখুন যা সে লোনাগতন বসে থাকলে দেখুন যায় সাদা দাড়িটি লইয়া যা একবার সময় কালো হইয়া বাইরে আইয়া পড়ে আমি একদিন জিগাই কিতাও সাদা দিয়েছেন কালা করছেন কেন এখন বুড়া দেখা যায় বৃদ্ধ দেখা যায় বেশি এলে কালা করছে ঠিক নেই তার উদ্দেশ্য কি বৃদ্ধ হতে চায় না আল্লাহ বলেন এই আফসুস দুনিয়াত পুরা হবে না এটা পুরা হবে জান্নাতে সুমানুল্লাহ বলেন আরে জান্নাতের ভিতরে চব্বিশ বছরের যুবক চব্বিশ বছরের যুবক বানায়া দিবে আলোচনা মনে লাম বুঝতে জায়গা সময় আসেনি সময় আছে বিরক্ত লাগতেছে জান্নাতের ভিতরে চব্বিশ বছরের যুবক এখানেই শেষ না আরো নিয়ামত আছে বডি হবে আদম মতো একশো বিশ হাত লম্বা আপনার এলাকাতে আছেন একশো বিশ লম্বা আওয়াজে বোঝা যায় আছে এ ভাই একশো বিশ হাত লম্বা যদি হয় বডিটা কিতা বুঝেন ইতা মানুষ হন দেখলে জাগাত বেটকি দেয় শেষ ঠিক নেই জান্নাতে হবে আশ্চর্য হবে না কারণ সবাই এক সমান আরে শুধু বডি বড় দিবে না চেহারা সুন্দর দিবে চেহারা সুন্দর কার মতো চেহারা চেহারাটা হবে ইউসুফ সালামের মতো যুবকরা তখন সাকিব খান শাহরুখ খান সালমান খান হেরারই মনে করে বিশ্ব সুন্দর সালমান খান হেবা স্যার সাবা দুইটা ভাঙে রয়েছে এরপরে বলে বিশ্ব সুন্দর শাহরুখ খানের সাবা নাই হে তো বলে বিশ্ব সুন্দর বেটা এটারে শুধু সুন্দর কস তাহলে ইউসুফ নবী কিরম সুন্দর হবে যারে আল্লাহ পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়েছে সুমান আর আজকে হেরার অনুসরণ তারা করে আমরা যুবকরা আমার মুসুল একটা দিয়ে ফ্রেন্ড এগানো সিরা এগানো সিরা এগানো সিরা এগানো সিরা তারা আমি জিগাই রে তোর বাপ সৌদি তাই তোর তোর টাকা পয়সা আছে তুই সিরা ফ্যান ফিনছত কা হ্যাঁ এটা তোর সাথে মানা নেই তুই এটা কিতা করছস কামরুজুর এটা কিতা কইলে আমি কিতা তোর ফ্যান দিছি না তুই বালা একটা ফ্যান ফিনবে তোর বাপের টেকা আছে তুই ফকিনির মতো করছ মান সম্মান মারবে দি বলছে বারোশো টাকা কিনে আনছি আমি এটা খালকে আমি তুই বারোশো টাকা কিনে আনছো দারে তুই তো বেফতার তোরে বেড়ানতে টগায় টগায় দিছে এইটা পুরান মাল সিরাটিরা গেছে এটা তো মানছে ডেক ডেস্কি মুছে তুই এটা কিনে আনছো কি তো প্রচুর আপনি বুঝেন না এটি অনেক দামি প্যান্ট বারোশো টাকা তো আমার দিছে মানে সম্পর্ক বালা দিকা দুই হাজার তিন হাজার টাকা একটা প্যান্টের দাম আমি কি তুই আইন না সিরছত না আগে সিরাসিন ওটা তো ফ্যাশন কার ফ্যাশন সাহেব খানের ফ্যাশন আমি আস্তাক বললাম আস্তাক বলে এদের ফ্রেন্ড বিশ্বাস করছেন আপনারা ইগানো সিরা ইগানো সিরা এটা বলে বারোশো টাকা নতুন কিনে আনছে আমাকে আমারও যদি এটা বিশ টাকা দিত তাও তো আমি আনতাম না সিরাটা আমি আনকিত ঠিক নেই পরে কয় উজুর এটা ফ্যাশন চিন্তা করেন সিরা জিনিস এটাও ফ্যাশন হয় কদিন পর আমি ডরাইতেছি ল্যাংটা কইব ল্যাংটাটাও ফ্যাশন কোনো কাপড় পরা এটা ফ্যাশন না ল্যাংট হয়ে জঙ্গা ফ্যাশন আইতাছে আইতাছে সময় আইতাছে সিরাটা যদি ফ্যাশন কদিন পরে পুরো ফ্যানই থাকতো না কোনো বাপ বালা না তো এরপরে আমি মাঝে মধ্যে ফুলাবানের মাথার স্টাইল দেখলে আমি তো হাসি শয়তান আমার সাথে হাসে শয়তানে কিলকেলে এখন আমার আল্লাহ কেরে বানাইছে এরে বানালে যথেষ্ট চুল কামাইতে কামাইতে এই সেট ফুরাটা কামাইছে খামাইয়া মাঝখান কেন এমনি কত রাখছে আমার বুমি আইছে এরা দিকে সেরা আমি তাড়াতাড়ি তেতু গেছি ওখানে এরম মাথা দেখলে বুমে আয় পরে অটোমেটিক তা আমি ডাক দিলাম আরে তোরা কি কোনো গুরু সুরির ধরছি খুজুর আপনি উজুর এসে আমার এইভাবে বেজ্জতি করতেছেন আমি না তোর দে চুল দে দুই বাজত নাই কি তোর ফিটাইয়া চুল খামাইলিছে কজুর আমরা ভাইজলাম এগুলো না আপনি বুঝেন না এটা আমি কালকে দুই আড়াইশো টাকাতে ছাড়াই আনছি ফিরল তুই আড়াইশো টাকা কেড়ে ছাড়াইছস আমার একটা বেলির দিতে দুই টাকা লইলে আমি তোর সুন্দর করে খামাইতাম তুই আমার পঞ্চাশটা ওই দিতে এ বলে এতটুক জায়গা খামাই আইছে আর চুল এখান থেকে বলে দুশো টাকা ছাড়াই আনছে তো জিগেলে আমি এটা কেটে ছাড়াইছ ওটা আমি তো রোনাল্ডোর ভক্ত এর লিগে এটা করছে কার ভক্ত দেখছেন আচ্ছা এটা যে করছস তোরে দেখলে তো মানুষ তো হাসে শয়তানও তোর কাছে ফেল তাড়াতাড়ি মাথাটা ফুরাটা খামা আর না বুঝছো দুশো টাকা খাল্লা খালি দিয়েছি অনুলিব ইতা হইল তারার ভক্ত কথা বুঝতেছে আপনারা মনে হুজুর মনে বানায় হয় আমি নিজের চোখে যেটা দেখছি এটা কইছি আপনারা এরম সাঁট আছে কত নমুনা ডাকাতে একদিন জেমও পড়ছি আমার গ্লাসে আপনার টুকাইতেছে ছোট্ট একটা ছেলে টেকা খুঁজতেছে তা আমি ফকটো টেকাটা হাত দিছি এর দিমো গ্লাসটা খুললে দিই সব বনাস আমি তাড়াতাড়ি টেকাবার ফকটোতে হলে মেরে সুরা তুই কিন্তু হাত তুলত দশটা টাকা ফেটো খিদা লাগছে আমি ওকে আমার জুতাটি খুলতে দেরি বানালে তোর জুতা দা বাইরে ইয়া তোর এখন আমি সাইজ করে এলাম তুই টেকা চাইতেছ সুরা তোর মাথার মধ্যে অত স্টাইল কা এত সুরা এর মাথার মধ্যে চুলের কালার কয়েক জাতের কয়েক জাতের কালার এই গান্দা কাটছে এই গান্দা কাটছে খালি স্টাইলের মাথার মধ্যে হেতাইছে ভিক্ষা করতো আমি আমি লাম তারতাম নালে তোর এখন রোডের মধ্যে হালে বাইরে এলাম বলে তুই যে টেকা চুলো খরচ করছো এটা তো তিন দিন খাইতে পারবে ঠিক নেই তোর আমার টেকা দেওয়া যেত না এরম রাস্তাঘাটে দেখছেন আমরা বিশ্বাস না করলে বোতল তো তুগায় হেরো মাতত পেশন আসেনি এটা হইল কেয়ামতের আলামত কেয়ামত দূরে না কাছে খুব কাছে এর জন্য আসুন এখন এই সমস্ত লোকের ফ্যাশন করতেছেন তাদেরকে অনুসরণ করেন কেয়ামতের মাঠে তাদের সঙ্গে আপনাকে আল্লাহ দাঁড় করাই দিবে শাহরুখ খানের বক্ত না শাহরুখ খানের সাথে দাঁড় করাই দিবে মজা হইতো না আপনারা কোনো বলে সমস্যা কি সালমান কারোর সাথে দাঁড়ামো ব্যাটারি এটা করতাম এখানে সেলফি তুলে তুলালেন কেমতের মাটা খবর আছে বুঝালেন কার অনুসরণ করবেন এ যুবক ভাই তোমার বন্ধু হবে নামাজি ব্যক্তি তোমার বন্ধু হবে আল্লাহ বলা তোমার বন্ধু হবে আলেম ওলামা কিয়ামতের মাঠে আল্লাহ তোমাকে তাদের সঙ্গে দাঁড় করাইবে ঠিক কিনা আর জান্নাতের ভিতরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর বানাইবে গো ইউসুফ নবীর মতো সুন্দর বানাইবে খালি সৌন্দর্য দিলে হবে কণ্ঠটা সুন্দর দিলে আরো ভালো না দুনিয়াতে অনেকের কণ্ঠ সুন্দর অনেকের কণ্ঠ সুন্দর না যারা সুন্দর না মনটা বড় বেজার নতুন বিয়া করেছে আমরা এখানে একবারটা রাত্রে রাত্রে গুনগুনাইয়া গজলও টান দিছে তো বউ কিতা করছে দরজাটা লাগাইয়া বাইরে বাহিরে আইসা বারিন্দার বসে রয়েছে তো শাশুড়ি জিগা মা তুমি যদি বাহিরে বসে রয়েছো হে কুল তো আম্মা হে তো গড় তো তুমি কেন কেন কম আমরা বাড়িতে একটা বকরি আছি যেইভাবে ব্যামাই তো আমার হে এইভাবে ব্যামায় কামারে করে অসহ্য লাগিয়েছে না ফাইরে আমি বাড়াইয়া বসে রয়েছি হেতের মাকে ডাক দে অফু তুই যে গরের মধ্যে তো কা কম আমি গজলও টান দিছিলাম তুই কি যা গজল টান দিছ বৌজি কতি বলে বেমাস ও সব বনা সেই কথা কইছিনি বলে হ বড় গিয়া সে দেখো তুমি কিতা কইলা না সেই মাপনে যেভাবে টান্ডা দিছেন আমরা বকরিও মাঝে মধ্যে এভাবে টান মারে হে কইস তো বাগাল আর জীবন আমি আর গজল টান দিতাম না মনের মধ্যে একটা কষ্ট লাগছে না কণ্ঠটা বানানো দেখে বউ ইনসাল্টটা করলো আল্লাহ কয় এই যে কষ্টটা পাইছস জান্নাতে থাকবে না সুমান আল্লাহ কইতেন না জান্নাতে প্রত্যেকের কণ্ঠ হবে দেউ দাউদ আলী মতো দাউদ নবী টান দিলে সমুদ্রের সব মাছগুলা দাঁড়ায়া যাইত ওরন্ত পাখি দাঁড়ায় যাইত সুবাহান আল্লাহ কণ্ঠ দিব সুন্দর খালি কণ্ঠ সুন্দর দিলে চলবো চেহানা সুন্দর কণ্ঠ সুন্দর বডিওয়ালা এরপর বউ দিব খুশিনি আপনারা এটা জুড়ে কয় না জুড়ি ম্যাডামে হুনে সিট চালাইব কোনো বউ দিব বউ মনে মনে খুশি হয় না আওয়াজ দেওয়া কয় না বউ দিব একটা না নিম্ন নিম্নস্থলের জান্নাতিরে বাহাত্তরটা বউ দিব সবার সাথে কবেন যাতে আপনার আওয়াজটা একা না যায় কথা বুঝতে পারছেন বাহাত্তরটা বউ দিব দুনিয়াত কটা দিছে চারটা অনুমতি আছে চারটা করতে পারেন এটা আপনার দোষ ঠিক নেই একটা করছেন আর একটার নাম লইলে বউয়ে মাঝে মধ্যে বুরকা লাগাই লাই জিগাইলে কই যাও জেলের ভাত খাওয়াইতাম যাই কে ওই যে আগের রাত্রে কইছেন যে বিয়ার একটা করুন পরের দিন বুরকা লাগাই জাগা কারণ সাইটটা আছে ঠিক কিন্তু খরণ জানা বউয়ের লেগিয়া এটা সহ্য করতে পারে না ঠিক কিনা আল্লাহ কয় মনে মনে তোর আফসুস আছে তুই যে বউ বালা ভাজিটা আমি আল্লাহ জানি এলে জানা তো রাখছি সুবাহান আল্লাহ জান্নাতে নিম্ন নিম্নস্থলের জান্নাতি বাহাত্তরটা উফরে গেলে তুই সবই নাই অনেকে টেনশন করে আছে কেমনে কেমনে গীতা করুন অতলা এত বউ ওইব কেমনে এ মেয়ে এত বউ রাখার মতো যোগ্যতা আল্লাহ দিবে চিন্তা করার লাগতো না শনি আকরা যেমন লাগতো না কথা বুঝতে পারছেন আরে ভাই জান্নাতের ভিতরে বাহাত্তরটা বউ দিব আপনার গড়েরটাও থাকবো আপনারা খুশি আচ্ছা ওই এক জাত কিছু ওয়াজ করতাম তো আমি যখন কইতেছি যে আপনার গড়ের ম্যাডামরাও জান্নাতে দিব এক মুরব্বী একেবারে গ্রাম্য মুরব্বী লাভ দেখা রয়েছে কত কিতা কইছে আমরা করে তাই থাকবো জান্নাত আমি জান্নাত যেতাম তাই আমার ফিরে আলাইছে হুজুর আমি কাজটা খুলে বসেন বসেন আপনি বসেন শোনার তাই জান্নাত যেতে করে সিটটা গেছে আমার একজন হুজুর মাথার সমস্যা আছে আমি মাথার সমস্যা না ও ভিতরটা ফুইরা লাইছে ঠিক নেই করছে জান্নাতে তারিলে থাকতো না তাই আমার দুনিয়াতে একেবারে বিরানো জান কয়লা বানালিছে বাজি করে লিছে ভিতরটার ঠিক নেই ওই সমস্ত মহিলাদেরকে বলি যারা স্বামীর অবাধ্য স্বামীকে যদি খুশি না করতে পারেন আল্লাহর তৈরি জান্নাত আপনার দ্বারা সম্ভব না স্বামীর খ্যাতমত স্বামী যদি স্ত্রীর উপরে খুশি থাকে ওই স্ত্রী জান্নাতি মহিলা তাহলে শর্ত হলো কি স্বামীর খেদমত আমরা এখন তাই না বলতে স্বামীর খেদমত বাদ দিয়ে এখন ফিরের খেদমত করে উচিত ছিল স্বামীর পা টিপানো শরীর মেসেজ করে দেওয়া কিন্তু ইয়ে যাক বাবার দ্বারে আসেনি দেখো আহা এরা ভাই জান্নাতের ভিতরে আল্লাহ বউ দিব তোমারে বডি দিব সুন্দর চেহারা দিব সুন্দর এরে কণ্ঠ দিব সুন্দর সব ঠিকঠাক আছে যদি চরিত্র বালা না থাকে তিনি উপায় আছে বিশেষ করে আমরা যে বাঙালি চার বছরের শিশুরও দর্শন করে ষাট বছরের বৃদ্ধারও দর্শন করে আর এই জাতির যদি চরিত্র বালা না থাকে জান্নাতে গিয়ে আরেকজনের হুরুল বিমান টাইম নাইন না দরজা লাগালিব কন জানা তো চরিত্র বালা না ঠিক নেই আল্লাহ সব বনা ইজার চরিত্র দিয়া জান্নাতের ভিতরে ঢুকাইতাম না সুবাহান আল্লাহ বলেন কেমন চরিত্র দিবে বিশ্ব নবীর চরিত্র হলুকে আজিম আজিম চরিত্র আজিম চরিত্র দিবে আল্লাহ জান্নাতি প্রত্যেকটা যুবককে সুবাহান বিশ্বনবীর চরিত্র আর টেনশন নাই চরিত্র যার বালা সব বালা ঠিক নেই যত সুন্দর চেহারাই হোক যদি চরিত্র বালা না থাকে এই মানুষটার চার পয়সার দাম আছে মানুষের মেইন হলো চরিত্র ঠিক কিনা এরা ভাই জান্নাতের আলোচনাও যদি কোন সারা রাত শেষ হয়ে যাবে তাই আসুন জান্নাত থেকে বাইরিয়ে যাইয়া জান্নাতিরা জান্নাতের ভিতরে ঘুরবে আল্লাহ বলবে জান্নাতিরা রে পেরেশান যেন লাগে তোদেরকে কেমন কেমন লাগে বিষয়টা কি বলে আল্লাহ ঘুরে ঘুরে দেখলাম আমার অনেক বন্ধু বান্ধব দুনিয়ার জমিনে ছিল অনেকরে নিয়ে আমি ব্যবসা করতাম একই সাথে খেলাধুলা করতাম কিন্তু গোটা জান্নাতির ভিতরে ঘুরলাম আমার বন্ধু বান্ধব রেদি পাইলাম না আল্লাহ বলেন তরে আমি আল্লাহ দয়া মায়া কইরা জান্নাত দিছি আর তার হিসাব লইয়া জাহান নামে ঢুকাইছি এবার জান্নাতিরা বলে মালিক তুমি না ওয়াদা করেছ জান্নাতিরা যা চাইবে তা পাইবে ঠিক না জান্নাতিরা যা চাইবে আমার আল্লাহ তা দিবে মালিক রে আমাদের মনটা চাইছিল জাহান্নামীদের সঙ্গে একটু কথা বলতে চায় জান্নাতিরা জাহান্নামীদের সঙ্গে কথা বলতে চায় এটা আমার মন গড়া কথা আল্লাহ কোরআনে বলেন আল্লাহ নিজে বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হবে কথোপকথন হবে টকশো হবে আর সঙ্গে কথা হবে আল্লাহ অনুমতি দিয়া দিছে যা কথা কও কি কথা হবে এটা আমার মন গড়া কথা না আল্লাহ কোরআনে বলেন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার জাহান্নামের ভিতরে সাকার নামক জাহান্নামি আছে ওই সাকার নামক জাহান্নামীদের সঙ্গে জান্নাতিরা কথা বলবে জান্নাতিরা বলবে এরে জাহান্নামীরা কোন কারণে জাহান্নামে আটসস কিসে তোরে জাহান্নামে আনলো কোন কাজ করলি জাহান্নামে আসলি এবার জান্নাতিরা বলবে বল কেন জাহান্নামে আটসস প্রতিদিন ইমাম সাবে মেম্বরে বৈশা জাহান নামের বয়ান করছে শুনছত না বলে শুনছিত তাহলে কেন সুরা বক্তারা কি জান্নাত জাহান নামের বয়ান করে না বলে করছিল তাই কেন এবার জাহান্নামীরা বলবে আসার কারণ অনেকগুলা এর মধ্যে সর্বপ্রথম কারণটা হলো জাহান্নামীরা নিজেরাই বলবে কলু المصلين قالوا لم نك من المصلين আরে জান্নাতীরা জাহান্নামে আসার কারণ হলো দুনিয়ার জমিনে তুমি আর আমি একই সাথে ব্যবসা করতাম একই সাথে অফিসে যেতাম একই সাথে চাকরি করতাম একই সাথে খেলাধুলা করতাম সব ঠিকঠাক ছিল কিন্তু যখন মসজিদে আজানটা হইতো রে তুমি ব্যবসাটা বন্ধ করে অফিস আদালত বাদ দিয়া আল্লাহর ডাকে সারা দিয়া মসজিদে চলে যাইতা আমি মসজিদে যাইতাম না খেলাধুলা বন্ধ করে তুমি মসজিদে যাইতা আমি মসজিদে যাইতাম না কলুল আপনাকে মিনাল মুস মুসল্লিন তুমি মুসল্লি ছিলা আমি মুসল্লি ছিলাম না এই জন্য আমি জাহান্নামি তুমি জান্নাতি এ আমি জানতে চাই জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ কি না পড়া বুঝতে পারে না কি না পড়া আরো জোরে কোন নামাজ না পড়া আরে জাহান্নামে যাওয়ার নাম্বার কারণ কি না পড়া নামাজ না পড়া ও ব্যবসায়ীরা ও চাকরিজীবীরা বাইরে দিলের কান লাগায়া শুনেন এতক্ষণ যা বলছি একটা কথা আমার মন গড়া বলি নাই খুদার কসম কোরআন থেকে বলছে একটু মনোযোগ দিয়া শুনেন আল্লাহ বলেন জাহান নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া এরা কেমতের কঠিন ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাবটা কিন্তু আল্লাহ আগে নিবে রাসুল বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার আল্লাহ নামাজের হিসাব নিবে এখন যতটা লড়াচড়ি করব বুঝবেন হেতের বেগুন না খাইয়ে খাইজানি শুরু গেছে নামাজের কথা শুনলে বেনামাজির বড় কষ্ট হয় ঠিক কিনা না এখন দশ মিনিট না বইলে কিন্তু মুসিবত পড়বেন ঠিক না আলোচনা শেষ দশটা মিনিট বসেন নামাজের আলোচনা তো কষ্ট হইলে একটু শোনা দরকার আছে না নেই এবার দিলের কান লাগায় শুনেন ক্যামতির কঠিন ময়দানে সর্বপ্রথম নামাজের কথা জিজ্ঞাসা করবে যুবক বাইরে একটা কথা ভালো করে শুনে রাখেন মরার পরে হাসরের মাঠে আপনার জিজ্ঞাসা করবে না টুপি তোর লম্বা ছিল না নেশা ছিল খাটো ছিল না লম্বা ছিল তোর টুপি কি উঁচা ছিল না নেচা ছিল তোর মধ্যে কি লম্বা পাঞ্জাবি ছিল না খাটো পাঞ্জাবি ছিল তুই খারুইয়ার দল ছিলে না বৈশার দল ছিলে তুই হাত কি বুকে বাঞ্চত না নাবিদ বাঞ্চস আমিন জুড়ে বলছ না আসতে বলছ এগুলা কি কবরে গেলে জিগাইব তা আমরার মধ্যে যত মারামারি যত গুতা গুতাগুতি তা লইয়া কথা কয় না এ আমিন জুড়ে না আসতে লইয়া তোর দরবার হাত কি বুকে বানবো না নাবিদ বানবো রেলে দরবার এরে টুপি যদি পাস করলে হয় তাহলে আরেক দল উষা হইলে আরেক দল কি আজীব অবস্থা কেমতের ময়দানে এগুলা জিজ্ঞাসা করবে না তোমারে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে কলুমিনাল তুমি নামাজি ছিলা কিনা সেটা জিজ্ঞাসা করবে আর আমরা ওয়াজ এ খারুইয়া খারুইছে না তুলে কাফের এর সদ্য গোষ্ঠী কাপের হে পয়সা না দিলে কাপের জুরা আমিন না কইলে কোনো ইমানদারই না আস্তে আমিন কইলে কোনো মুসল্লিই না কি একটা দরবার লাগছে সমাজের মধ্যে এগুলা একটাও আল্লাহ কবরে জিজ্ঞাসা করবে না তুমি কোন পীর সাহেবের মরিদ ছিলা জিজ্ঞাসা করবে না কোন দল কর্তা সেটাও জিজ্ঞাসা করবে না জিজ্ঞাসা করবে নামাজ নামাজ কেমতের কঠিন আল্লাহ নামাজের কথা জিজ্ঞাসা করবে তাই নামাজের প্রতি গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই আল্লাহ বলেন নামাজই পারে একমাত্র সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য নামাজি ব্যক্তিকে নামাজে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে এখন প্রশ্ন হুজুর কথা তো ঠিক কোরআনের কথা বলছেন কিন্তু আমরা দেখছি নামাজও পড়ে সুদও খায় নামাজও পড়ে গুসো খায় নামাজও পড়ে মিথ্যা কথা বলে নামাজও পড়ে কলমের কুসায় লক্ষ টাকা আত্মশোধ করে নামাজও পড়ে কথায় কথা মিথ্যা বলে আছে না নাই তাহলে হে কি নামাজ পড়ে আল্লাহ না বলছে নামাজি ব্যক্তিকে খারাপ কাজতে বিরত রাখে তাহলে হে তো নামাজ পড়তেছে কিন্তু সে তো খারাপ কাজতে বিরত হচ্ছে না এটার এক নম্বর কারণ নামাজ আছে কয়েক ধরনের একটা আছে আল্লাহর জন্য নামাজ আর একটা আছে লুক দেখানোর জন্য নামাজ তামসার নামাজ তামসান নামাজ বুঝেননি ইদানিং আপনারা মসজিদে গেলে দেখবেন আমি এক দুইটা চেয়ার দেখছিলাম এখন দিয়ে ফুরা খাতার খালি চেয়ারম্যানের নামাজ চেয়ারম্যানের নামাজ নতুন আবিষ্কার হয়েছে কথা বুঝতে পারছেন সারা দুনিয়ায় উনি চলাফেরা করতে পারে বাজার হাট করতে পারে বন্ধু বান্ধব নিয়ে কথা বলতে সব ঠিকঠাক আছে মসজিদে এলে কমরটার মধ্যে টাটা করে জায়গা এখন চেয়ারটা কই চেয়ারটা কই মা তুমি নামাজ কই পেছো সে আরবে নামাজ পড়তে তোমার এই মাসলা দিছে কেটা দুনিয়া এটা হাঁটটাইছে মসজিদও হাঁটাহাঁটি করে আইছে কিন্তু আয়াসের চেয়ারটাত বইয়া জাগা এটা চেয়ারম্যানের নামাজ আসিন একজন বাড়তে বাড়তে এখন তো এটা ফ্যাশন হয়ে যাবো গা পরের প্রজন্মের যারা আসবে আমাদের বাচ্চা কাচ্চার যারা পোলাপান হইব এরা এক সময় দেখবেন পুরা কাতারে চেয়ার দিয়ে নামাজ পড়বো এটা পাইছত আমরা বাপদা বাপদাদারা করেছে ঠিক নেই বাপ দেখাই যেতেছে না এখন তো পুরা মসজিদ খালি চেয়ার আর চেয়ার থাকবো আসেনি একেবারে মাজুর হলে তার জন্য মাসলা আছে কিন্তু আপনি সব চলাফেরা ঠিক আছে কিন্তু মসজিদে টাটা ফিরে যাওয়া গেলে গেল এক দুই নাম্বার হলো নমাজ যদি খারাপ কাজ দিয়ে বিরত রাখে না শুনেন নমাজ কারে করে দাঁড়াইছে মসজিদ টাইলস কটা লাগাইছে ফ্যান কটা আছে মসজিদ ওইটা নমাজ থেকে সব গুইনা লাগে সামনে ক্যালেন্ডার আছে এটা পড়তেছে আর পিছাতে কেউ গলা আঁকি দিলে এমনি চায় কি বাবা নামাজ পড়তেছে আসেনি বেচারার সাথে নামাজে দাঁড়াইছি আমি আমি দুই রাখাত কমপ্লিট করতে পারছি না চার রাখাত নামাজ ছিল লম্বা মোনাজাত দিয়ে সামনে বসে রয়েছে তা আমি নামাজের পরে গেলাম চাষা আপনি যদি আমার একটু শিখাইতেন আমি তো ইমাম সব মানুষ আমার একটু শর্টকাট হইতো এই তাড়াতাড়ি কেমন নামাজ পড়েন কম্পিউটার সাহায্যে আমার বয়স কত আমি আমার বয়স সাতাশ সাতাশ বয়স আর আমার বয়স হলো সত্তর হুজুর আপনার আরও বয়স লাগবো আমি তার এক দুই দিনে তো চালু হয়েছি না আজকে নামাজ পড়তে পড়তে আমার স্পিড বেড়ে গেছে না এটা আপনারও ওই তবে বয়স লাগবে কারণ ফুরাতন নামাজের লেগে ওনার স্পিড বেশি আর আমার বয়স কম স্পিড কম কথা বুঝতে পারছেন কম্পিউটার সালায় ওপেন করে রাখে যেভাবে নামাজ পড়ে কম্পিউটার সাহায্যে প্রত্যেকটা নামাজের ওয়াজিব তো হয় রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব সেখানে দাঁড়াইবো তো দূরের কথা ডাইরেক্ট নিচে জায়গা জিগাইলে হজুর আমরা কেউ তো ব্যাক কল আমরা তো নিচে এমনি যাইতেইব তাই উফরে না ওইটা বাইপাসে গেলাম না কথা বলছেন না কিন্তু এখানে ওয়াজিব তরক করছে নামাজ হইব নি নামাজ তো শেষ পড়তেছে তো ষাট বছর দিরা এই নামাজে আপনাকে খারাপ কাজ থেকে বিরত কেমনে রাখবে ঠিক কিনা বলেন শেষ কথা বললাম নামাজ পড়বেন নামাজ পড়বেন কেমনে কারণ তোমার মালিকের সামনে তুমি দাঁড়াইছ তুমি হইলা গোলাম গুলামের মতো দাঁড়াইতে হবে তোমার আমার নবীর সামনেও কোনো গুণা নাই গো পিছনেও কোনো গুণা নাই কিন্তু আল্লাহর হাবিব যখন নমাজে দাঁড়াইতেন আম্মা জান আয়েশা বলেন আমি মাঝে মধ্যে ভয় পেয়ে যাইতাম আল্লাহর হাবিব কি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল নাকি এমন লম্বা নবী সাজদা দিতেন আমার নবীর গুণা ছিল না আম্মা জান আয়েশা বলেন একবার সাহামায় কেরামরা নবীর অপেক্ষায় মসজিদে নববীর মধ্যে নবীর ইমামতির জন্য সবাই দাঁড়ায় আছে সাহাবিরা বলা বলি করতে লাগলো কে কোথায় আসত্রে আমার নবীর মনে হয় ঘুম ভাঙে না একটু ঘুমটা ভাঙায়া দে নবীর ইমামতিতে আমরা নামাজ পড়ব কেউ রাজি হয় না নবীরে গিয়া ঘুম থেকে জাগ্রত করবে সবাই একত্রিত হইয়া হজরত বেলালকে বলে বেলাল রে তুই না বললি হাইয়া আলা সালা হাইয়া আলাল ফালা কল্লানের দিকে ডাকলি নামাজের দিকে ডাকলি আরে বেলা যা নবীরে ঘুম থেকে জাগ্রত কর বেলাল সবার পীড়া পিড়িতে বাধ্য হইয়া হুজুরা শরীফের সামনে দিয়া হাটে আর চিন্তায় পড়ে গেছে আল্লাহর হাবিব রে আল্লাহ নিজেই নাম দইরা ডাক দেয় না আমি কেমনে গো নবীর নাম ধরে ডাক দিব আমার নবীর আমার আল্লাহ নাম দইরা ডাক দেয় না গো নবীরা ডাক দেওয়ার প্রয়োজন হয় আল্লাহ ডাক দেয় ইয়াসিন বলে তোহা বলে ইয়া মুদাসির বলে ইয়া মুজাম্মিল বলে তথাপি আমার নবীর নাম ধরে আল্লাহ ডাক দেয় না আশ্চর্য হয়ে গেল আমি নবীর নাম দইরা কেমনে ডাক মোরে আমি তো কোনো বাসা খুঁজে পাই না যদি বেয়াদমি হয়ে যায় পেরেশানির মধ্যে পড়ে গেছে হুজুরা শরীফের সামনে দিয়া বারবার হাঁটা চলা করে হঠাৎ করে বেলালের জবান দিয়ে একটা শব্দ বাহির হয়ে গেল ঘুম থেকে নামাজ ভালো ঘুম থেকে নামাজ ভালো আমি জানতে চাই নবীকে ঘুমে না নবী কমে না নবী আল্লাহর কুদরতি বায় সেজদায় সাহাবীরা মনে করছে নবী ঘুমায় আছে বেলাল ঘুম থেকে নামাজ ভালো যখন বললেন আল্লাহর হাবিবের কান মুবারকে আওয়াজটা গিয়া পৌঁছে গেছে নবী মাতা মুবারক তুলে হুজুরা শরীফের সামনে এসে দাঁড়াইছে বেলাল নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া একটা চিৎকার মেরে বলে নবীজি ভুল করে ফেলেছি অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি বুঝতে পারি নাই বুঝতে পারি নাই ওগো আল্লাহর হাবিব আমি আপনার চেহারা দেখে বুঝতে পারছি আপনি নবী ঘুমেছিলেন না ঘুমেছিলেন না আপনি আল্লাহর কুদরতি পায়ে সেদায় ছিলেন নবী তারে লইয়া নামাজে গেলেন নামাজ পড়ার পরে বেলাল বলে নবী গো একটা কথা আপনার কাছে জানতে চাই আপনার তো সামনেও গুণা নাই পিছনেও গুণা নাই কিন্তু সারা রাত আমার মালিকের কুদ্রুতি পায়ে কেন আপনি কাঠায়া দেন রে নবী বলেন বেলালে আমার যে আল্লাহ এতগুলা নিয়ামত দান করলো রে আমি কি আমার মালিকের শুক্রিয়া আদায় করব না সুবহানাল্লাহ বারিক গিয়া করেন আমার নবীর কিন্তু গুণা নাই এবার আল্লাহর নবী বেলাল দে জরায়া দইরা বলে বেলাল দে ও বেলাল এত সুন্দর দুইটা শব্দ তুই কোথায় পাইলি জীবনে এমন সুন্দর শব্দ শুনি নাই রে কোথায় পাইলি আমার এত সুন্দর করে ডাক দিলি আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ বলো কোথায় পাইলি বেলাল ডাক দেয়া বলে নবী গো হুজরা শরীফের সামনে দিয়ে আমি হাঁটি আর বাপতে তাকে কি বইলা আমার হাবিব রে আমি ডাক দিব গো কারণ যদি ব্যাধবি হয়ে যায় যেখানে আমার আল্লাহ আপনার নাম দইরা ডাক দেয় না হঠাৎ করে আমার জবান দিয়া বাহির হয়ে গেছে ঘুম থেকে নামাজ ভালো আল্লাহর নবী বলেন আমার খুব পছন্দ লেগেছে এমনি আমার আল্লাহ ডাক দিয়ে আমার জিব্রাইল আমার বন্ধুর কাছে যেটা পছন্দ আমি আল্লাহর কাছেও পছন্দ বন্ধুরে বল আজকের পর থেকে যেন ফজরের আজানে দুইটা শব্দ লাগায়া দেয় যুবক ভাই শেষ কথাটা বলবো আমি এতটুকুই আপনাদেরকে বলবো নামাজ সমস্ত আমলের মাটি কিনা নামাজ হলো সমস্ত আমলের মা নামাজ ছাড়া যাবে না নামাজ ছাড়া যাবে না আল্লাহর নবী জীবনের শেষ শেষ নামাজটুকু জীবনের শেষ নামাজটুকু দুইজন সাবির কাঁধে বড় করে নামাজ পড়ছেন এরপরে তো নবী অসুস্থ হয়ে গেলেন নবী উঠতে পারে না বসতে পারে না বুকে প্রচণ্ড ব্যথা কখনো হুশ নবী কখনো বেহুশ হয়ে যান সাহাবায়ে কেরামরা মসজিদে নববীতে নবীর অপেক্ষায় ইমামতির জন্য দাঁড়ায় আছে নবী আসে না নবী আসে না সাহাবায়ে কেরামরা এক পর্যায়ে এক কান্নার রুল পড়ে গেল হাই রে আজকের পর থেকে আমরা আর নবীর পিছনে নামাজ পড়তে পারবো না আরে সাবিরা নবী নাই নবীর পিছনে দাঁড়াইয়া নামাজ পড়ি নবীর তেলাওয়াত শুনি অপেক্ষা করতে করতে পজরের টাইম চলে যাবে কান্নার রুল পড়ে গেল মুর্শিদে নবীতে সবার সবার একত্রিত হইয়া সবাই একত্রিত হইয়া হজরত আবু বক্করকে ইমাম বানিয়া মসজিদে নবমীতে নামাজ যখন শুরু হয়ে গেল নামাজ শুরু হয়ে গেল সাহাবায়ে কেরামরা পিছনে কা কোন সাহাবিরা বেউস হয়ে যায় যেই জায়গায় নবী দাঁড়াইয়া নামাজ পড়াইছে ওই জায়গা আজকে আবু বক্কর দাঁড়াইছে এর দ্বারা বোঝা যায় আর নবী কোনো দিন ইমামতি করবে না এরা নামাজ মসজিদে নবমীতে চলে কিছুক্ষণ পরে নবীর হুশ ফিরে আসলো রে এমনি আল্লাহর নবী বলেন আয়েশা গো আমারে তাড়াতাড়ি মাথাটা উঁচু করে মুর্শিদে নবীর দিকে দরায়া দাও আম্মা জানায় সা মাতা মুবারকটা মুর্শিদে নবীর দিকে দরায়া দিল এবার নবী তাকায়া দেখে আবু বক্করের ইমামতিতে মুর্শিদে নবীতে নামাজ শুরু হয়ে গেছে নবী নামাজের দৃশ্য দেখেন মুস্কি হাসি দিলেন কিছুক্ষণ পরে নবীর চোখ বেবে পানি পড়তেছে দাড়ি বিজে বিজে নবীর পানি পড়ে আম্মা জানা আসা বলেন নবী গো কেন কান্দেন আমার আব্বায় নামাজ পড়ে এই জন্য কান্দেন আল্লাহর নবী বলেন আয়েশা আমার কান্নাটা দুঃখের কান্না নয় রে দুঃখের কান্না নয় আমি যাজকে কান্দিরা যা আমি নবীর দুঃখের কান্না নয় এটা বড় আনন্দের কান্না এই নামাজ কায়েম করতে গিয়া আমি নবী নিজের মায়ের দেশ নিজের বাবার দেশ আমার বিটা বাড়ি সারা করাইছে এই নামাজ কায়েম করতে গিয়া তাইফের ময়দানে আমারে কত মার মারলো রক্তে রঞ্জিত করলো বেউস করে দিল নামাজ কায়েম করতে গিয়া অহুদের ময়দানে আমি নবীর দান ভাঙছি এখানেই শেষ নয় আমি যখন শেষদায় যাইতাম বেইমানের বাচ্চাগুলি নারী বুড়ি উটের নারী বুড়ি আমার পিঠে রেখে দিত এই নামাজ আমার উন্মতেরা এত সুন্দর নামাজের আয়োজন করেছে এই জামাতের দৃশ্য দেখে আমি নবীর চোখ দিয়া আনন্দে পানি চলে আসছে